আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতহ সুপ্রিয় শ্রদ্ধা মণ্ডলী আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি সত্যরঞ্জন বরার ভিডিওর জবাব নিয়ে আপনারা এর আগে হয়তো শুনেছেন তো আজকে আমরা দ্বিতীয় এপিসোডে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সত্যরঞ্জন বরার আজকে আমরা মিথ্যাচারে জবাব আজকে আমাদের ভিডিও নম্বর দুই আজকে আমাদের যে হেডিংটা আছে সেই হেডিংটা হচ্ছে যে আল্লাহ সুবান তালা তিনি কি সাম্প্রদায়িক এর আগে আপনাদেরকে বলেছি যে সত্যরঞ্জন বড়ার একজন আসামের ব্যক্তিত্ব তিনি ইসলাম ধর্মকে কেন্দ্র করে একটি বই লিখেছে ইসলাম ওরু কোরআন কলঙ্কিত কথা এই নামে একটি বই রচনা করেছেন বইটার একচল্লিশ নম্বর পৃষ্ঠাতে তিনি এবং একাত্তর নম্বর পৃষ্ঠাতে তিনি আল্লাহ সুবানতালাকে এবং ইসলামকে একটা সাম্প্রদায়িক এবং আল্লাহ সুবানতালাকে সাম্প্রদায়িক হিসেবে আখ্যায়িত করেছে তো যাই হোক এটার জন্য জবাব আমরা নিয়ে এসেছি এর আগেও আমরা একটি জবাব দিয়েছি আপনারা সত্যঞ্জন বড়ার এপিসোড এক মানে সেটা আপনারা দেখে নিতে পারেন আজকে আমাদের দুই নম্বর পর্ব আমরা আপনাদের কাছে প্রথমত আমরা সত্যরঞ্জন বড়ার কিছু আপনাদেরকে ভিডিও দেখাই সেই ভিডিও থেকে আপনারা বুঝতে পারবেন যে তার অভিযোগ এবং তার জবাব আমরা ইনশাল্লাহ দেব আসুন আমরা ততক্ষণ ভিডিওটাকে আমরা দেখার চেষ্টা করি এ হচ্ছে সে ভিডিও আমরা এই ভিডিও আপনাদের সামনে এখন চ্যানেলে দেখাবো যে তিনি কি দাবি করেছে সুপ্রিয় শ্রোতা মন্ডলী আপনাদের সঙ্গে সুপ্রিয় শ্রোতা মন্ডলী আপনারা এতক্ষণ দেখলেন তিনি আলোচনা করলেন আপনারা হয়তো অনেকে হয়তো বুঝতে পেরেছেন কি পারেননি বুঝতে পারলাম না যেহেতু এটা একটা এস এম এস ভাষা এস এম এস ভাষা আপনাদের অনেকের না বোঝারই কথা এই জন্য অনেকে হয়তো আপনারা বুঝতে পারেননি তো এইখানে মূলত তিনি একটি কথা বলতে চাইছেন ইসলামের বিরুদ্ধে বিবেচনা করার পরে তিনি বলছেন যে তিনি যেটা ইসলাম সম্পর্কে বুঝেছেন তিনি সেটাই লিখেছেন তো যাই হোক তারপর তিনি বলেছেন ধর্ম এবং ধর্মের ওপরে ধর্ম এবং ধর্মগ্রন্থের ওপরে আত্মাকে তিনি প্রাধান্য দিয়েছেন মনকে প্রাধান্য দিয়েছে মন যেটা চেয়েছে বা তিনি যেটা বুঝেছেন এটাকে কেন্দ্র করে তিনি বইটাকে রচনা করেছেন মানে ধর্ম ধর্মগ্রন্থ পরে আসলে মনটা বা তার আত্মা যেটা চেয়েছে তিনি সেটাই আসলে রচনা করেছেন তিনি মূলত এটাই বোঝানোর চেষ্টা করেছেন তো যাই হোক তিনি যে কথাটা সম্পূর্ণ মিথ্যা কথা বলেছে এবং স্বয়ং তিনি নিজে ধর্মগ্রন্থ সম্পর্কে অজ্ঞতা চরম অজ্ঞতা এই জন্য তিনি এই মন্তব্যটা করেছেন মূলত ধর্মগ্রন্থ এবং ধর্মকে প্রায়োরিটি দেওয়াটা উচিত না নিজের আত্মা বা মন বা নিজের নাফসকে মানে প্রাধান্য দেওয়া উচিত তো আসেন যদি আমরা পবিত্র কোরআন থেকে আমরা দলিল দিই হয়তো তিনি একজন হিন্দু ধর্মের অনুসারী তিনি মানতে চাইবে না আর আমি আজকে আলোচনা পূর্বে বলে নিচ্ছি যে আজকে যে আলোচনাটা আমি করছি এটা আমি হিন্দু যারা দাদারা আছে দিদিরা আছে তাদেরকে আমি মূলত তাদের অনুমতি আঘাত দিতে চাই না মূলত আপনাদেরকে কেন্দ্র করে আমার আলোচনাটি নয় আমার আজকের আলোচনাটি মূলত শুধুমাত্র সত্যরঞ্জন বড়ার বইটা জব দেওয়ার জন্য কেন সত্যরঞ্জন বড়ার কে আমি তার তিনি যে চ্যালেঞ্জ করেছে তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি সে ডিসেম্বর মাস থেকে তাকে বলছি সরাসরি বিতর্ক করার জন্য তিনি কোনোভাবে প্রস্তুতি বা তিনি কোনোভাবেই সময় দিচ্ছে না আমি আসাম থেকে মুকদ্দাস আলী বরপেটা জেলার আমি পাঠিয়েছিলাম তার কাছে তিনজনকে গিয়েছে বসেছে আলোচনা করেছে ডেট দিয়েছিল ডিসেম্বরে পরবর্তী সময়ে মুকদ্দাস আলীর ফোন আর তিনি ধরেন নাই আমার ফোন তিনি ধরেন নাই মানে তিনি পালিয়ে বেড়াচ্ছেন আবার তিনি ইসলামকে নিয়ে চ্যালেঞ্জ করছেন যাই হোক এটা আমরা দীর্ঘদিন যাবত দেখে আসছি এমনটা হয়ে থাকে তো যাই হোক আমরা প্রথম তিনি একটা দাবি করেছে যে ধর্মগ্রন্থ এবং ধর্মের ওপরে আত্মাকে প্রাধান্য দিতে হবে নিজের মন যেটা চাইছে এটাকেই আগে প্রাধান্য দিতে হবে আর এটা নিয়ে তিনি আলোচনা করেছে এটা সম্পূর্ণ অজ্ঞতা আসেন আমরা কিছু দলিল প্রমাণ দেখাই আর দলিল প্রমাণ বলতে এটা কোরআন হাদিস থেকে আমি দলিল প্রমাণ দেখাবো না আমি যে দলিল প্রমাণ দেখাবো সেটা যে হিন্দুদেরই ধর্মগ্রন্থ থেকে আমি কিছু দলিল প্রমাণ আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন আমরা মূলত এখানে এখন আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে শ্রীমদ ভাগবত গীতা থেকে আমরা দলিল প্রমাণ আপনাদের সামনে উপস্থাপন করছি এখানে আমাদেরকে আমাদের গীতা দেখছেন মূলত আমার কাছে গীতা আছে কিন্তু বারবার এই গীতা আমার কাছে আছে আপনারা দেখতে পাচ্ছেন যে গীতা আমার কাছে আছে মূলত এখান কম্পিউটার থেকে স্ক্রিনশট দেখাচ্ছে তার জন্য গীতার মন্ত্রগুলোকে আমি একটা পেজে নিয়ে এসেছি আপনারা মন্ত্রগুলো দেখে নিতে পারেন শ্রীমদ ভগবত গীতা অধ্যয়ন নম্বর ষোলো মন্ত্র নম্বর তেইশ এবং চব্বিশে পরিষ্কার ভাবে ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলছেন ইয়া শাস্ত্র বিধি মুসৃজ বর্তাতে কাম করাতা না সুকাম না সিদ্ধম না বনাতি না পরম গতিম হে অর্জুন যারা ধর্মগ্রন্থকে ছেড়ে দিয়ে নিজের খেয়াল খুশি মতো যোগ্য করে পুজো করে অর্চনা করে না সুখাং না সিদ্ধাং না বানাতি না পারাম গতিম সে ব্যক্তি কখনোই সুখ লাভ করতে পারে না সুখ লাভ মানে মক্ষ লাভ মক্ষ লাভ মানে স্বর্গে যেতে পারে না কোন ব্যক্তি যে ধর্মগ্রন্থকে ছেড়ে দিয়ে নিজের খেয়াল খুশি দ্বারা যোগ্য করে পুজো করে অর্চনা করে সে কখনোই সুখলাভ করতে পারে না আপনারা দেখেন যে স্বাস্থ্যবিধি পরিত্যাগ করে কামাচার বর্তমান থাকে সে সিদ্ধি সুখ অথবা পারামগতি লাভ করতে পারে না এখানে এ শাস্ত্রের বিধি মসজিদে বাতাতে কাম কারাতা কাম করাতা মানে খেয়াল খুশি নিজের ইচ্ছে মতো নাফসের মতো অন্তর দ্বারা আত্মা যা চায় তাই করে বেড়াই এ কখনোই মক্ষ লাভ করতে পারে না পারমগতিমা লাভ করতে পারে না চব্বিশ নম্বর মন্ত্র তারপরে বলছে দেখেন অতএব কর্তব্য ও অকর্তব্য নির্ধারণ শাস্ত্রেই তোমার প্রমাণ অতএব শাস্ত্র বিধি বিধানে কথিত হয়েছে যে কর্ম তা জেনে তুমি সেই কর্ম করতে যোগ্য হও স্পষ্ট শ্রীকৃষ্ণ বলছেন যে ধর্মগ্রন্থকে পরিত্যাগ করে দিয়ে নিজের খেয়াল খুশি মতো নিজের মনের মতো অন্তরের মতো আত্মার মতো যদি কোনো কর্ম করে ঈশ্বর সে কর্মকে গ্রহণ করবে না তাই শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে অতএব আমি তোমাকে কর্তব্য অকর্তব্য কোনটা করতে হবে কোনটা করতে হবে না শাস্ত্রে তার প্রমাণ আমি তোমাকে দিচ্ছি তুমি এটা জানা বোঝার পরেই তোমরা আমল করবে এরপর দেখেন শ্রীমদ ভাগবত গীতা অধ্যায় চার শ্লোক নম্বর ষোলোতে কি আছে তিনি হচ্ছে কিম কর্মা কিম কিম কর্মাতা এর অনুবাদ করেছে কাকে কর্ম ও কাকে অকর্ম বলে তা স্থির করতে বিবেক কি ব্যক্তিরাও মোহিত হন মানে ভুল করেন মানে কোনটা কর্ম আর কোনটা কর্ম কোনটা ভালো কাজ কোনটা খারাপ কাজ এটা ঠিক করতে বিবেকবান ব্যক্তিরাও যারা আত্মা যারা শিক্ষিত মানুষ এরাও ব্যক্তিরাও ভুল করেন মোহিত হন আমি সেই কর্ম বিষয়ে তোমাকে উপদেশ করব তুমি তা অবগত হয়ে সমস্ত অশুভ অবস্থা থেকে মুক্তি হবে স্পষ্টভাবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে শ্রীকৃষ্ণর যে বর্ণনা শ্রীকৃষ্ণ পরিষ্কার হয়ে তিনি এখানে বলে দিয়েছেন যে কোনটা করতে হবে কোনটা করতে হবে না এটা শাস্ত্রে প্রমাণ অথবা শাস্ত্র দেখে আমাদেরকে আমল করতে হবে কর্ম করতে হবে নিজের অন্তর দ্বারা যদি বা নিজের আত্মা যেটা চাইছে সেটা লিখে দিলাম সেটাই করে ফেললাম শ্রীকৃষ্ণ বলছে কখনো মক্ষ লাভ করতে পারবে না স্বর্গে যেতে পারবে না আর সত্যরঞ্জন বরার অন্তত ইসলামের সমালোচনা করার পূর্বে আপনার ধর্মগ্রন্থটা একটু পড়ার দরকার ছিল অন্তত একটু ধর্মগ্রন্থটাকে পড়ার দরকার ছিল আপনি ধর্মগ্রন্থ না পড়ে নিজের ধর্মগ্রন্থ না পড়ে আপনি ইসলামের দিকে কলম চালিয়েছেন আপনার কলমে উল্টা পাল্টা মিথ্যাচারে আপনি ভরপুর করেছেন আবার বিতর্কের জন্য আসতে বলছি আপনি আসছেন না তো যাই হোক তারপরে চতুর্থ অধ্যায় ষোলো নম্বর মন্ত্রী স্পষ্ট শ্রীকৃষ্ণ বলেছেন যে কোনটা কর্ম কোনটা অকর্ম এইটা বিবেকবান ব্যক্তি যারা বিবেকবান ব্যক্তি তারাও এটা ভুল করে পণ্ডিত ব্যক্তিরা ভুল করে আর সত্যরঞ্জন বরার উনি নাকি আত্মা যেটা চায় তিনি সেটাই করবেন সম্পূর্ণ এটা হিন্দু ধর্মগ্রন্থের খেলাফ আসেন তারপরে তিনি কি আলোচনা করছে আমরা একটু আপনাদেরকে শোনাবো তার আগে যেহেতু আপনারা মনে শব্দটা শুনতে কম পাচ্ছেন তার জন্য আমি স্পিকার ব্যবহার করতে পারছি না আজকে তো যাই হোক তারপরেও আমি আপনাদেরকে যতটা এখান থেকে সম্ভব আপনাদেরকে আমরা শোনানোর চেষ্টা করছি দেখি তারপরে কি বলছে হচ্ছে যে মানে আল্লাহ যে কোরআন বুঝে যে তোমার বিশ্বাস করা আর এটা পার করা তাহলে তোমার কাছে আল্লাহ আর যদি তোমালোকে এই এখানে অবিশ্বাসী হওয়া তাহলে তোমালোকে জান্নাতে যাব সাম্প্রদায়িক মানে আল্লাহ যে কোনো একটা দল সংগঠন আপনি লিখা কিনে মাত্র আল্লাহ যে কোনো একটা সংগঠনের নেতা একটা যে পলিটিক্যাল মানে আচ্ছা আপনাদেরকে এখানে একটু দেখাই যে এই সত্যরঞ্জন বরার সঙ্গে যিনি আছেন দেখেন তার সঙ্গে কিন্তু মাসুদ আছে মুক্তি মাসুদ মানে কিছুদিন আগে নাস্তিক হয়েছে একটা তথাকথিত নাস্তিক যাকে আমরা বিতর্কের জন্য চ্যালেঞ্জ করছি যাকে খুঁজে পাওয়া যায় না সরাসরি বিতর্কের জন্য এর আগে আপনারা দেখেছেন দেবের মুক্তি মাসুদ এর মধ্যে আছে হ্যাঁ এখানে মুক্তি মাসুদ এটা মুফতি মাসুদের সঙ্গে এই সত্যরঞ্জন বরার মানে সত্যরঞ্জন বরারকে দলিল প্রমাণ সমস্ত কিছু দিয়ে চালাচ্ছে এই মুফতি মাসুদ কিন্তু এই মুফতি মাসুদ নাস্তিক একে খুঁজে পাওয়া যাচ্ছে না এখন মুফতি মাসুদ মুফতি মাসুদের সঙ্গে সত্যরঞ্জন বড়ার তার বই ইসলাম ওরু কোরআন ও কলঙ্কিত কথন এ বইটা মুফতি মাসুদ সম্পূর্ণ তাকে সহযোগিতা করেছে বইটা পাবলিশ মানে পাবলিক যেদিন পাবলিশ হবে সেদিন তার সঙ্গে ছিল থাকক ইয়াত শনি মন্দিৰত হওক যিমান মূৰ্তি ভাঙা চব ধৰা পৰিছে বিজেপিৰ এজেণ্ট আৰু ইয়াত আই চি চিৰ পতাকা উত্তোলন নলবাৰীত ডিব্ৰুগড়ত পাকিস্তানৰ পতাকা উত্তোলন চব ধৰা পৰিছে বিজেপিৰ এজেণ্ট গুৰ্খা পিন্ধি মন্দিৰত প্ৰমাণ কৰা কিবা যাতে বিহাৰত ৰাজস্থানত তাত ধৰা পৰিছে বিজেপিৰ এজেণ্ট আজিলৈকে ভাৰতত যিমান মন্দিৰত প্ৰমাংস ৰাখিবলৈ ধৰা পৰিছে চব বিজেপিৰ আৰু আই টি চেলৰ নহ'লে আৰ এছ এছৰ এজেণ্ট চব ধৰা পৰিছে গতিকে আপুনি সেই কথাটো কোৰাণৰ ওপৰত যে নিশ্চয় কোৰাণ কৰি পেলাই মানুহ এইটো শিকে সেই আৰ এছ এছ বিলাকে কোৰাণ মানি আছে নেকি এই মৌলানা সাহেব কিন্তু এই মৌলানা সাহেব কিন্তু চমৎকার জবাব দিচ্ছে এই কিন্তু হাবলায়ের মতো বসে আছে সত্যরঞ্জন বড়ার ওরা কোনো উত্তর দিতে পারছে না মোহাম্মদ এই মৌলানা সাহেব কিন্তু খুব চমৎকার ভাবে তার যুক্তিগুলো সব এক মিনিটের মধ্যে খণ্ডন করে দিয়েছে মানে আৰ এছ এছৰ এজেণ্টাবিলাকৰ লগতে মানে ভাৰতৰ কাৰণে মানে মুছলমানবিলাক বহুত হেৰি জঘন্য এই কোৰাণ মাৰি চলে কাৰণে তেওঁলোকে সন্ত্ৰাসবাদী হৈ হেৰি হয় আজিলৈকে এটা কথা মনত ৰাখক সত্য সত্যৰঞ্জন কৰা স্বাধীনতাৰ পিছত আজিলৈকে যিমান আৰ্মীত কাম কৰা হওক বা ভাৰতৰ যিকোনো মানুহ যিসকলে পাকিস্তানৰ চোৰাং চোৱাগিৰি আই এছ আই চোৰাং চোৱাগিৰি ধৰা পৰিছে আজিলৈকে এজনো মুছলমান কিন্তু স্বাধীনতাৰ পিছত আজিলৈকে পাকিস্তানৰ হৈ চোৰাং চোৱাগিৰি ধৰা নাই সন্দীপ শৰ্মাৰ পৰা আৰম্ভ কৰি কেতিয়াবা আৰু আফ্ৰিকা মুফতি মাসুদ দেখেছেন একজন নাস্তিকের সঙ্গে একজন ধার্মিকের সম্পর্ক থাকে কিভাবে সম্পূর্ণ সহযোগিতা মুফতি মাসুদ আসাম থেকে করেছে আল্লাহক আৰু তেওঁৰ আৰু যিসকলে ইমান আনিছে তেওঁলোকক তেন্তে আল্লাহৰ দল আচ্ছা আমরা আজকে এখানে এই আলোচনাটা এখানে শেষ করবো মৌলান সাহেব একটা জবাব দিয়েছে ওই জবাবটা না আমরা একটা জবাব ইনশাল্লাহ আমরা এখন এই মুহূর্তে আমরা একটা জবাব এখন দিতে থাকবো তার আগে বলি সত্যরঞ্জন বড়র যে ইসলাম কোরআন কলঙ্কিত কথা এই বইটা আমাকে আসাম থেকে পাঠিয়েছে এবং বইটার বাংলা অনুবাদ করে পাঠিয়েছে আমি বইটাকে এই বইটাকে সম্পূর্ণ পড়েছি আলহামদুলিল্লাহ আর শ্রোতা মন্ডলীদের উদ্দেশ্যে কথা বিশেষ করে আসামবাসীদের জন্য কথা এ হচ্ছে আমি সে বইটা জব লিখেছি বইটা আড়াইশো পৃষ্ঠা প্রায় আড়াইশো পৃষ্ঠা হয়েছে সত্যঞ্জন বড়ার ষাটখানা সিক্সটি মিথ্যাচার ষাটখানা মিথ্যাচারকে আমি দলিল ভিত্তিক প্রমাণ ভিত্তিক বইটা আমি সংকলন করেছি আসামের যারা বাংলা ভাষাভাষী মানে যারা আছেন যারা বইটাকে অনুবাদ করতে চাইছেন তারা আপনারা অনুবাদ করে আসামি ভাষায় ছাপতে পারেন বইটার নাম দিয়েছি ইসলাম কলঙ্ক না আদর্শ বইটা আমার এটা হচ্ছে পাণ্ডুলিপি আপাতত আছে পুরো রেডি আছে আপনার যারা এটাকে ছাপাতে চাইছেন আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাকে এটা দিয়ে দিব তো আমি বইটাতে ষাটখানা মিথ্যাচার তার জবাব দিয়েছি আর ভিডিওতে ইনশাল্লাহ পরপর ষাটখানা মিথ্যাচার আপনার ধারাবাহিক পর্যায়ে পাবেন ইনশাল্লাহ তো যাই হোক আপনারা এতক্ষণ ধরে আলোচনাটা শুনেছেন আলোচনাটার শেষ মানে মূল কথা হচ্ছে এটা যে সত্যরঞ্জন বরার তার বইয়েও তিনি লিখেছেন বক্তৃতাতে বলেছেন যে আল্লাহ হচ্ছে সাম্প্রদায়িক কারণ হচ্ছে এটা যে আল্লাহ যারা মুশরেক যারা অমুসলিম তাদেরকে জাহান নামে দিবে এটা যে তার মূল আর্গুমেন্ট যে আল্লাহ সুবাহতালা অমুসলিমকে বা মুশরেকদেরকে জাহান নামে দিবে এই জন্য আল্লাহ সুবাহতালাকে সত্যরঞ্জন বরা তার বইও লিখেছে যে আল্লাহ সুমতাল্লাহ সাম্প্রদায়িক এবং তিনি আলোচনাতে বলেছে আর দ্বিতীয় একটা পয়েন্ট বলেছে সুরা মায়েদার এক ছাপান্ন নম্বর আয়াত থেকে যে আল্লাহ সুবান তালার দল মানে হিজবুল্লাহ মানে আল্লাহর দলের প্রসঙ্গে আল্লাহর দল প্রসঙ্গে আমি একটা স্বতন্ত্র ভিডিও বানাবো আজকে শুধু আল্লাহ সাম্প্রদায়িক এই বিষয়টা তো প্রথম কথা হচ্ছে আল্লাহ সুবান তিনি যারা মুমিন আছে মুসলিম আছে তাদেরকে তিনি জান্নাত দেবেন আর যারা মুশ্রেক আছে কাফের আছে অবিশ্বাসী আছে তাদেরকে আল্লাহ জাহান নামে দিবে এখানে আল্লাহ সুবান সাম্প্রদায়িক হওয়ার কথা কিভাবে তিনি বুঝলেন আমি বুঝি না আল্লাহ সুবান তালা ধরেন একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন একটা স্কুল একটা স্কুল আছে একটা ক্লাসরুম আছে ক্লাস মাধ্যমিকে সবাই সবাই পড়াশোনা করছে এখন শিক্ষক দেখছে পঞ্চাশ জন ছাত্র আছে একজন খুব চমৎকার লিখেছে খুব সুন্দর লিখেছে পরীক্ষাতে খুব সুন্দর লিখেছে শিক্ষক তাকে ফার্স্ট ডিভিশন দিয়েছে বা লেটার মার্ক পেয়েছে আরেকজন পড়াশোনা করে নাই উল্টা পাল্টা এখানে গিয়েছে সেখানে গিয়েছে পরে পড়াশোনা কিছুই করে নাই সে পরীক্ষাতে কিছুই পারে পারে না লিখতে কিছু পারে নাই এবার সে ব্যক্তি ফেল করেছে এখন যে ব্যক্তি পড়াশোনা না করে ফেল করেছে তাকে যদি ব্যাগ দেয় সে যদি ফেল করে এটা কি শিক্ষকের দোষ হবে জি না যে পড়াশোনা করবে সে অবশ্যই পাশ করবে শিক্ষক পাশ করায় না সে যেই কর্ম করেছে তারই সে ফল পেয়েছে ঠিক একইভাবে মহান স্রষ্টা আল্লাহ সুবাহতালা সমগ্র সৃষ্টি জগৎকে মানুষকে আল্লাহ ছড়ে দিয়েছেন পবিত্র গণসরবান ইসলামসত্তর আত্মসত্তর আল্লাহ বলছে লাকাদ কারনাম না ইয়াবানি আদম নিশ্চয় আমি মানুষ সন্তানকে আমি সম্মান দান করেছি আল্লাহ এখানে মানুষ সন্তান বলেছে সমগ্র আদম সন্তানকে সম্মানিত করেছে এখন যে ব্যক্তি কর্ম করবে সে ফল পাবে সাতষট্টি আট নাম্বার দুই আল্লাহ বলেছে যে আল্লাহ সুমাতাল্লাহ এই পৃথিবীতে তিনি সৃষ্টি করেছেন মানুষকে এই জন্য যে তোমরা কে কর্মে উত্তম এটা দেখার জন্য যে ভালো কর্ম করবে সে স্বর্গে যাবে যে খারাপ কাজ করবে সে নরকে যাবে এটা হচ্ছে মূল পয়েন্ট তো মুসলিম তারা আল্লাহ সুবাহ তালা যে আদেশ দিয়েছে আদেশ পালন করছে তারা স্বর্গে যাবে কোনো মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছে কিন্তু আল্লাহ সাল আদেশ পালন করে না তাকেও জাহান নামে যেতে হবে শুধু অমুসলিম হিন্দু খ্রিস্টান এটা নয় তার এটাতে আপনি কিভাবে বুঝলেন যেটা সাম্প্রদায়িকতা আসলে আপনার আইকিউ লেভেল একদম জিরো বিশেষ করে এই সত্যরঞ্জন বরার আর আইকিউ লেভেল একদম জিরো নচেত এই কথা কেউ বলতে পারে না কেন পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থে আছে যে ধর্ম সেটাই মানে তার ধর্মকে সঠিক বলে দাবি করা সমস্ত ধর্মে আছে আমরা দেখাবো পরপর দেখাবো শ্রীমদ ভাগবত গীতা খুলবেন অধ্যায় নম্বর আঠারো শ্লোক নম্বর ছেষট্টিতে শ্রীকৃষ্ণ নিজে বলেছে সর্বধর্মাম পরিত্যাজা মাম একাম শরণাং ব্রাজা সার্বধর্মাম সমস্ত ধর্ম পরিত্যাজ্য পরিত্যাগ করে দাও মাম একাম শুধুমাত্র এক শ্রীকৃষ্ণ মানে আমাকেই শরণাং ব্রজ আমার আরাধনা করো আমার গুণকীর্তন করো তো শ্রীকৃষ্ণ তিনতারাতে তো সাম্প্রদায়িক কেন তিনি বলছেন সমস্ত ধর্ম ত্যাগ করে দাও পৃথিবীতে বৌদ্ধ ধর্ম ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম ইসলাম ধর্ম যা আছে সব ত্যাগ করে দাও মাম একম শুধু শ্রীকৃষ্ণ আমাকেই সনাং ব্রাজ আমার আরাধনা করো আমার গুণকীর্তন করো আমার পুজো করো যে শ্রীকৃষ্ণ পুজো করবে সে স্বর্গে যাবে মক্ষ লাভ করবে আর যে শ্রীকৃষ্ণের উপাসনা আরাধনা করবে না সে নরকে যাবে তো ভাই আমরা মুসলিমরা তো শ্রীকৃষ্ণকে ঈশ্বর মানি না তার আরাধনা করি না খ্রিস্টানরাও করে না ইহুদিরাও করে না বৌদ্ধরাও করে না জৈনরাও করে না কেউই করে না কেউ শ্রীকৃষ্ণকে ঈশ্বর বিশ্বাস করে না তো আপনার শ্রীকৃষ্ণ তিনি কি সাম্প্রদায়িক নন আপনার মানে আপনি যে আর্গুমেন্ট দিয়েছেন বা আপনার যে আর্গুমেন্ট এই আর্গুমেন্টের ভিত্তিতে আপনাকে একটা দিলাম টিট ফর ট্যাট যেটাকে বলে অ্যান্টিভেনাম মানে আপনার শ্রীকৃষ্ণ তিনি হচ্ছে কি এক নম্বর পাক্কা যদি বলতে হয় এক নাম্বার আপনার আর্গুমেন্ট অনুসারে একজন সাম্প্রদায়িক ব্যক্তিত্ব ছিল আসেন এখন আমরা কিছু মানে শুধু ধর্মগ্রন্থ থেকে আমরা শ্লোক বা কিছু পয়েন্ট দেখাই যেগুলো থেকে বুঝতে পারবেন যে হিন্দু ধর্মগ্রন্থেও ঠিক এই ধরনের কথা এক নয় একাধিক আছে আর ভাবে আছে আমি যেসব মন্ত্রগুলো বা শ্লোকগুলো এখন আপনাদেরকে স্ক্রিনে দেখাবো বারবার বই দেখানো সম্ভব না সব বইগুলো আমার কাছে আছে এটি আথর্ববেদ এটা আচার্য ত্রিবেদীর অনুবাদ দ্বিতীয় খণ্ড এখান থেকে আমি রেফারেন্স এখন পেশ করব বইগুলো দেখাচ্ছি বই নাই এমনটা নয় বই সবগুলো আছে এই যে মনুস্মৃতি মানে মনুসংহিতা যেটাকে বলা হয় এখান থেকে রেফারেন্স টানবো এখন আর এ হচ্ছে সত্যার্থ প্রকাশ স্বামী দয়ানন্দ সরস্বতীর সত্যার্থ প্রকাশ এখান থেকে রেফারেন্স টানবো এ হচ্ছে শ্রী বিষ্ণু পুরাণ গীতা প্রেস গোরক্ষপুর থেকে ছাপা এখান থেকে প্রমাণ এখন আমরা পেশ করব আর ভাগবাদ পুরাণ থেকে পেশ করব পেছনে আছে পেছনে আছে কেননা আপনার ভাবতে হয়তো আমি কপি পেস্ট করছি যে না আমি যেগুলো আমি দলিল প্রমাণ দেবো প্রত্যেকটা বই আমার কাছে হার্ড কপি মজুদ আছে আসেন আমরা কিছু এখন আমরা দলিল প্রমাণ দেখি যে হিন্দু ধর্মগ্রন্থে মানে সত্যরঞ্জন বড়ার কনসেপ্ট অনুসারে হিন্দু ধর্মগ্রন্থের ঈশ্বরকেও আমরা বলতে পারি তিনিও তাহলে সাম্প্রদায়িক তিনিও তাকে সাম্প্রদায়িক বলা যাবে তারই কনসেপ্ট অনুসারে তো আসেন দেখা যাক আমরা কিছু স্ক্রিনশট আপনাদের সামনে এখন শেয়ার করব হুম কিছু কিছু আমরা শেয়ার করব যেগুলো আপনারা এখন দেখতে পাবেন এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কাছে এখন অথর্ব বেদের আমরা মন্ত্রটাকে শুধু এখানে স্ক্রিনে শো করছি মন্ত্রটাকে এই মন্ত্র থেকে আমরা দলিল পেশ করব অথবের কাণ্ড নম্বর তেরোশো নম্বর পাঁচ মন্ত্র নম্বর বাষট্টি থেকে আমরা এখন দেখাবো যে বিশেষ করে হিন্দু ধর্মীয় শাস্ত্রেও কি কি কথা বলা হয়েছে এই প্রসঙ্গে একাধিক আলোচনা আছে আমরা সবগুলোকে আপনাদের সামনে এখন নিয়ে আসার চেষ্টা করবো আমি স্ক্রিনটাকে সবগুলোকে বড় করে দিই এটা হচ্ছে শ্রী ভাগবত পুরাণ যেটা আপনাদেরকে দেখালাম শ্রী ভাগবত পুরাণ দেখতে পাচ্ছেন শ্রী ভাগবত শ্রী ভাগবত এটা পৃষ্ঠা নম্বর ষোলোশো অষ্টআশি তেরো অধ্যায় থেকে দ্বাদশ স্কন্ধ থেকে আমরা দেখাচ্ছি মন্ত্র নম্বর তেপান্ন বলছে হে সূত্রদেব জগতে ব্রহ্মা জন্মই প্রাণীদেহের শ্রেষ্ঠ জন্ম আর তা যদি তপস্যা বিদ্যা সন্তোষ ও আমার উপাসনা আমার ভক্তিতে যুক্ত থাকে তাহলে তো তাহলে তো কিছু মানে বলারই অপেক্ষা রাখে না শ্রীমৎ ভাগবত হয়ে বলছে দেখেন কি বলছে যে হে সূত্রীদেব জগতের ব্রহ্মা জন্মই মানে ব্রাহ্মণ হয়ে জন্মই জন্মই প্রাণীদেহের শ্রেষ্ঠ জন্ম তথা যারা ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছে বা যারা জন্মসূত্রে ব্রাহ্মণ এই ব্রাহ্মণ হয়ে জন্মগ্রহণ করা প্রাণী দেহের শ্রেষ্ঠ জন্ম আর তা যদি তপস্যা বিদ্যা সন্তোষ ও আমার উপাসনা আমার ভক্তিতে যুক্ত থাকে তাহলে তো কিছু বলারই অপেক্ষা রাখে না মানে যে ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছে সে হচ্ছে গোটা সৃষ্টি জগতের মধ্যে যত প্রাণী আছে সব যেতে শ্রেষ্ঠ মানে ব্রাহ্মণ হয়ে জন্মগ্রহণ করলেই আর তারপরে যদি সে ব্রাহ্মণ সে যদি তপস্যা করে বিদ্যা অর্জন করে যোগ করে উপাসনা করে তাহলে তার বলার অপেক্ষা রাখে না মানে তাহলে তো মানে বাংলা ভাষায় প্রবাদ আছে যে সোনাই সোহাগা তার মানে বোঝা গেল যে হিন্দু ধর্মের স্রষ্টা বা ঈশ্বর তিনি একজন সাম্প্রদায়িক মনোভাব কেন কে জন্মসূত্রে একজন ব্যক্তি জন্ম হচ্ছে ব্রাহ্মণ পরিবারে এর জন্য সৃষ্টিকর্তার কাছে সেই শ্রেষ্ঠ এটা আপনি জবাব দিবেন এক নাম্বার এটা শ্রীমাদ ভাগবত থেকে আমরা দেখালাম আমরা আরেকটা মন্ত্র দেখাবো বলতে পারেন যে এটা তো আলাদা মন্ত্র আরো মন্ত্র দেখাবো এখানে দেখাচ্ছি আপনাদেরকে এখানে একটা মন্ত্র দেখেন এটা হচ্ছে অথর্ববেদ যে অথর্ববেদ আমরা ছবি দেখিয়েছি অথর্ববেদ কান নাম্বার বারো শুক নাম্বার পাঁচ অথর্ববেদ বারা সুখ পাঁচ মন্ত্র নম্বর বাষট্টি কি বলছে দেখেন হ্যাঁ মন্ত্র নম্বর বাষট্টি দেখছেন মন্ত্র নম্বর বাষট্টি কি বলছে দেখেন পদার্থ বেদ ব্যাখ্যা তু বেদ নিন্দুক কাঠ ডাল চির ডাল ফার ডাল জ্বালা দে ফুক দে ভাস্মাকার দে এবার দেখেন বেদ ঈশ্বর কি বলছে দেখেন বলছে যে তু বেদ নিন্দক্য কাঠ ডাল ফার ডাল চির ডাল জ্বালা দে ফুক দে ভাস্মাকার দে তথা যারা বেদের নিন্দা করে বেদের বিধান মেনে চলে না বেদকে পরিত্যাগ করেছে তাদেরকে কাটতে হবে কাটলেই হবে না ফাঁড়তে হবে ফাড়লেই হবে না চিরে ফেলতে হবে চিরলেই হবে না আগুন দিয়ে জ্বালিয়ে দিতে হবে ফুক দিতে হবে ভাস্ম করে দিতে হবে উড়িয়ে দিতে হবে এটা হচ্ছে অথর্বেদ কান্ড নাম্বার বারাশো তোমার পাঁচ মন্ত্র নম্বর বাষট্টিতে বেদের ঈশ্বর বলছে যারা বেদ অনুযায়ী আমল করে না বেদ অনুযায়ী কর্ম করে না মানে আমরা যারা মুসলিম আছে আমরা বেদকে বিশ্বাস করি না আমরা বেদ অনুযায়ী আমল করি না বেদ অনুযায়ী উপাসনা করি না তার মানে বেদের বিধান অনুযায়ী আমাদের মুসলিমদেরকে কাটতে হবে ফাটতে হবে চিরতে হবে একদম ফুক দিয়ে উড়িয়ে ধ্বংস করে দিতে হবে যেন আমরা এখন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে দেখছি যে মুসলিমদেরকে জয় ইসলাম বলে হত্যা করা হচ্ছে একাধিক জায়গাতে আমরা আখলাখকে দেখলাম হত্যা করলো মানে এই এই সম্ভবত এই বেদের শ্লোকে পড়েই তারা এই বিধানটাকে আরোপ করেছে চিন্তা করে দেখেন তো হিন্দু ধর্মের ঈশ্বর কি তাহলে সাম্প্রদায়িক না মানুষ ধর্ম পবিত্র কোরআন এমন কথা বলেনি যে হিন্দুদেরকে দেখলে যে একটা নির হিন্দু রাস্তাতে চলছে খ্রিস্টান চলছে তাকে হত্যা করে দাও গোটা কোরআনে একটা এত নাই কিন্তু এখানে একদিন স্পষ্ট বলছে তু বেদ নিন্দুক বেদ নিন্দুক ইয়ানি যে ব্যক্তি বেদ অনুযায়ী ইবাদত করে না আমল করে না কর্ম করে না বেদে বিশ্বাস করে না বেদ অনুযায়ী কোন বেদ গায়িক মানে কিছু মনেই করে না এই ব্যক্তিকে একদম মেরে আগুন দিয়ে ভস্ম করে ফুদে উড়িয়ে দিতে হবে এটা হচ্ছে শান্তি তাহলে এটা থেকে আমরা বুঝতে পারি যে সত্যরঞ্জন বড়ার যে আর্গুমেন্ট যে তাদের বেদের ঈশ্বর সে এক নাম্বার সাম্প্রদায়িক কেননা বেদ অনুযায়ী যারা কর্ম করবে তারাই স্রষ্টার কাছে ভালো আর যারা বেদ অনুযায়ী আমল করবে না যেমন মুসলিমরা করছে না খ্রিস্টানরা করছে না বৌদ্ধ করছে না জৈন করছে না এদিকে সব আগুন দিয়ে পুড়িয়ে দিতে হবে ছাই করে দিতে হবে ভস্ম করতে হবে কাটতে হবে চিরতে হবে তো সত্যরঞ্জন দা আপনি একটু জবাবটা দেবেন এই মন্ত্রের জবাব কি আমরা দেখালাম অথর্ববেদ থেকে এরপর আমরা একটা মন্ত্র দেখাই এটা যে মনুষ সংহিতা পঞ্চম অধ্যায় মন্ত্র নম্বর তিরাশি মন্ত্র নম্বর তিরাশি এখানে কি বলছেন যদি কোনো ব্যক্তি অনেকে বলতে পারে যে ব্রাহ্মণ বা ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এটা কর্মের ভিত্তিতে আসলে কর্মের ভিত্তিতে না এটা মূলত জন্মসূত্রেই হয় তার প্রমাণ আমরা আগে দিয়েছি এখানে কি বলছে দেখেন ব্রাহ্মণ দশ দিন ক্ষত্রিয় বারো দিন বৈশ্য পনেরো দিন শূদ্র এক মাস অসহ্য মুক্ত হয় মানে কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে মানে সত্যরঞ্জন বড়ার বাবা যদি মৃত্যুবরণ করে সত্যরঞ্জন যদি ব্রাহ্মণ হয় তাহলে কতদিন অসহ্য অবস্থায় থাকবে ব্রাহ্মণ হলে দশ দিন যদি ক্ষত্রিয় হয় বারো দিন বৈশ্য হলে পনেরো দিন শূদ্র হলে এক মাস অসহ্য থাকবে এক মাস তার মানে বোঝা যাচ্ছে যদি কোনো ব্রাহ্মণ পরিবারে কেউ মৃত্যুবরণ করে তাহলে ব্রাহ্মণ পরিবার যদি হয় তাহলে দশ দিন থাকবে ক্ষত্র বারো দিন আর শূদ্র হলে এক মাস তো ভাই শূদ্র পরিবারে কেউ মৃত্যুবরণ করলে তাকে এক মাস তাকে অসুচি অপবিত্র থাকছে এটা বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা আছে তার মানে স্রষ্টা আপনাদের হিন্দু ধর্মের স্রষ্টা মানুষের মধ্যে পার্থক্য করেছে কে ব্রাহ্মণ কে বৈশ্য কে শূদ্র কে মানে কে শূদ্র এই যে পার্থক্য করেছে হিন্দু ধর্মের ঈশ্বর এক নম্বর হান্ড্রেড পার্সেন্ট লা রায়বাফি কোনো সন্দেহ নেই একদম স্পষ্ট যে তিনি একটা সাম্প্রদায়িক মনোভাব নিয়ে চলেন কেননা ব্রাহ্মণ যদি মৃত্যুবরণ করে দশ দিন সে অসুচি মানে অপবিত্র থাকবে ক্ষত্রি হলে বারো দিন বৈশ্য হলে পনেরো দিন আর শূদ্র নিচু কাস্টের হলে তারা থাকবে এক মাস এটা না সাইন্টিফিক ভাবে প্রমাণিত আর স্পষ্ট এটা মানবতা বিরোধী একটা ভার্স যেটা মনুষ সংহিতা পঞ্চম অধ্যায় তিরাশি নম্বর মন্ত্রে আছে তার মানে সত্যরঞ্জনের আর্গুমেন্ট অনুসারে হিন্দু ধর্মের ঈশ্বর তথা এই ভগবান মুনু তিনি এক নম্বর টাটকা তিনি একজন সাম্প্রদায়িক মনোভাবের ব্যক্তিত্ব আসেন আমরা তারপরের মন্ত্র দেখি হ্যাঁ এটা আমরা দেখাচ্ছি এখন শ্রী বিষ্ণু পুরাণ অনেকে মনুস্মৃতি মানতেও না পারে তার জন্য বিষ্ণু পুরাণ থেকে আমরা নিয়ে এসেছি এটা হচ্ছে বিষ্ণু পুরাণ দুশো ষোলো নম্বর পৃষ্ঠা গীতা প্রেস গৌরক্ষপুর থেকে ছাপা তৃতীয় অংশ তেরো অধ্যায় মানে ত্রিয়াদশ অধ্যায়ের উনিশ নম্বর মন্ত্র আপনারা পড়বেন উনিশ নম্বর মন্ত্র এখানে পড়লে বুঝতে পারবেন এখানে আছে দেখেন উনিশ নম্বর মন্ত্র দেখেন এই অশৌচ ব্রাহ্মণের ক্ষেত্রে দশ দিন ক্ষত্রিয়ের ক্ষেত্রে বারো দিন আর বৈশ্যদের ক্ষেত্রে পনেরো দিন আর শূদ্রদের ক্ষেত্রে একদম টানা এক মাস অসৌচি থাকবে তার মানে এখান থেকে আপনারা বুঝতে পারলেন যে হিন্দু ধর্মগ্রন্থে শুধু মনুস্মৃতিতে নয় বিষ্ণু পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ বাচো এখানে শ্রীকৃষ্ণ তিনি নিজে বলেছেন যে এই অস মানে এই সরি বিষ্ণু তিনি নিজে বলেছেন যে এই যে একটা ঈশ্বর বিষ্ণু ভগবান বিষ্ণু তিনি এরকম ভাগ্য দিচ্ছে যদি ক্ষত্র হয় এক মাস থাকবে ব্রাহ্মণ হলে দশ দিন এই যে আপনারা দেখলেন মন্ত্র দুটো দেখালাম হিন্দু ধর্মের ঈশ্বর মানে এক নম্বর সাম্প্রদায়িক মনোভাব নিয়ে চলে আসেন আরো কিছু মন্ত্র দেখাই এখানে একটা দেখাচ্ছেন মনুসংহিতা এটা হচ্ছে নবম অধ্যায় মন্ত্র নম্বর তিনশো সতেরো তিনশো সতেরোতে কি বলছে দেখেন যেমন অগ্নি অগ্নি প্রণীত বা অপ্রণীত হোক তা মহাদেবতা তেমন ব্রাহ্মণ বিদ্যান বা অবিদ্যান হন তিনি মহান দেবতা মানে স্পষ্ট যে কেউ যদি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করে সে বিদ্যান হোক আর অবিদ্যান বিদ্যান মানে সে শিক্ষিত হোক অবিদ্যান মানে মূর্খ জাহেল মানে মূর্খ যদি হয় তবু একজন ব্রাহ্মণ সে দেবতা সমতুল্য চিন্তা করেছেন তার মানে এটা কি আপনার ঈশ্বর কি ব্রাহ্মণদের প্রতি একটু বেশি ভালোবাসা দরদ দেখাচ্ছে না তার একটু বেশি আবেগ কাজ করছেন ঈশ্বরের ক্ষত্রিয় ক্ষত্রিয় মানে ব্রাহ্মণ যদি শিক্ষিত হয় তাহলে তো শোনায় সোহাগা আর ব্রাহ্মণ যদি অবিদ্যান মূর্খ নিরেট মূর্খ মানে একদম সত্যরঞ্জন বড়ার মতো যদি মূর্খ হয় কিন্তু ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করলে সে মহান দেবতা তাকে মানে অনেক সম্মান করতে হবে এটা কি আপনার ঈশ্বরের যে মানে যে মনোভাব দেখে মনে হচ্ছে না তিনি একজন সাম্প্রদায়িক একটা মনোভাব মানুষ জাতির মধ্যে তিনি এইভাবে ভাগ করেছেন কিন্তু পবিত্র কোরআন বারবার বলছে ইয়া আইয়ুহান নাস হে মানব সম্প্রদায় সূরা নিসা সূরা আয়াত নাম্বার 1 উত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহ সুবহানাহু বলছেন পবিত্র কোরআন সূরা ইমরান সূরা 3 আয়াত নম্বর 2 ইয়া আইয়ুহাল্লাদিনা আমানু একাধিক জায়গায় আল্লাহ ইয়া আইয়ুহান নাস হে আইয়ুহাল্লাদিনা আমানু একাধিক জায়গায় আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস হে মানব সম্প্রদায় তোমরা ভয় করো বান সত্তর নম্বর আয়তে বলছে লেখা দেখার নাম না ইয়াবানি আদম আমি আদম সন্তানকে সম্মানিত করেছি সেরা হুজুরাত উনপঞ্চাশ এক নম্বর তেরো তাল্লাহ বলেছে যে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন এদের মধ্যে কোনো ভাগাভাগি নেই কোনো জাঁত পাঁত নেই কিন্তু আপনাদের স্রষ্টার মনোভাবটা দেখেন আপনারা বুঝতে পারবেন যে ব্রাহ্মণের প্রতি তার ভালোবাসা মায়া মহব্বত একটু বেশি আছে আসেন আর একটু দেখি এটা হচ্ছে সংহিতা এটা হচ্ছে সংহিতা দ্বিতীয় অধ্যায় মন্ত্র নম্বর একত্রিশ আপনার একটু দেখেন কি বলছেন দেখেন ব্রাহ্মণের নাম শুভসূচক ক্ষত্রিয়ের হচ্ছে বলবাচক বৈশ্যের ধনবাচক শূদ্রের নিন্দাবাচক হবে মানে ব্রাহ্মণ পরিবারে যদি জন্মগ্রহণ করে তার নামটা হবে শুভসূচক আর ক্ষত্রিয় হলো বলবাচক মানে শক্তিবাচক বৈশ্য হচ্ছে ধনবাচক মানে অর্থ আর শূদ্রের হবে নিন্দাবাচক মানে কেউ যদি শূদ্র হয়ে জন্মগ্রহণ করে সে ভালো নাম রাখতে পারবে না মানে তার নামটা যেন নিন্দাবাচক হয় তার জন্য পরের মন্ত্র বত্রিশ নম্বর মন্ত্র বলে দিয়েছে যে শূদ্রের টাইটেল গুলো কি হবে দাস মুচি মেথর ভূতি বার্মা এইসব হতে হবে চিন্তা করে দেখেন আপনাদের ঈশ্বর মানে কেমন একটা মানুষের মধ্যে একটা ভাগ করেছে এক নম্বর কি আপনাদের ঈশ্বর আপনার আর্গুমেন্ট অনুসারে সে সাম্প্রদায়িক না হান্ড্রেড পার্সেন্ট সাম্প্রদায়িক আসেন হয়েছে কি আরো অসংখ্য আছে সারা দিন দেখাতে পারবো তারপরে শ্রীমদ ভাগবত গীতা থেকে তো দেখাবোই আপাতত আমরা এখানে দেখাচ্ছি আরো দেখেন কি বলছে এটা আমরা দেখাচ্ছি মনুষ্য সংহিতা মনুষ সংহিতা দ্বিতীয় অধ্যায় নাইনটি নাইন নিরানব্বই নম্বর শ্লোকে কি বলছে দেখেন জাত মাত্রই ব্রাহ্মণ পৃথিবীতে সকল লোক অপেক্ষা শ্রেষ্ঠ হন এবং সকল সৃষ্টি পদার্থ ধন সময়ে রক্ষার জন্য প্রভু হন মানে জাত মাত্রই মানে জন্ম মাত্রই ওপরে সংস্কৃত দেখেন ব্রাহ্মণ জয় মন হি পৃথিব্য মধ্যি জয়াতে ঈশ্বরাং সর্বভূতানাং ধর্ম কৈশ্যা গুপ্তায়ে মানে জাত মাত্রই ব্রাহ্মণ পৃথিবীতে সকল লোক অপেক্ষা শ্রেষ্ঠ হন মানে ওই যে আগে বলেছি শ্রীমদ ভাগবত গীতা সরি মনুষ্যগীতাতে আগে বলেছে ব্রাহ্মণ শিক্ষিত হোক আর মূর্খ হোক ব্রাহ্মণে জন্মগ্রহণ করলে মহান দেবতা এইখানে আবার বলছে জন্ম মাত্রই ব্রাহ্মণ একদম সর্বশ্রেষ্ঠ একইভাবে শ্রীমদ ভাগবত মহাপুরাণে ওখানে বলা যে জন্ম মাত্রই মানে একজন ব্রাহ্মণ সে শ্রেষ্ঠ মানুষের মধ্যে ক্লাসিফিকেশন হচ্ছে না আর আমরা অথর্বেদ কারনামা তেরোশো পাঁচ মন্ত্র বাষট্টিতে দেখেছি যারাই বেদে নিন্দা করবে চাই মুসলিম হোক খ্রিস্টান হোক ইহুদি হোক আপনি বলতে পারবেন না যারা বেদ অনুযায়ী আমল করবে না কর্ম করবে না এরাই হচ্ছে কি স্পষ্ট ভাবে দেখে কেটে ফেলতে হবে ফেরে ফেলতে হবে আপনাদের ঈশ্বরের হুকুম আসেন আরো দেখাই হ্যাঁ ওই যে এই সত্যার্থ প্রকাশ স্বামী দয়ানন্দ সারি তিনি এখানে একটা কথাও নকল করেছেন নাস্তিক ও বেদ নিন্দক যারা নাস্তিক এবং বেদ নিন্দুক বেদ নিন্দুক কাকে বলে তার ব্যাখ্যা করেছে সারা করেছে ব্যাখ্যা ভাষ্য করেছে দেখেন যে নাস্তিক ও বেদ নিন্দুক এটা মনুসংহিতা থেকে এসেছে মনু বলেছেন যে যে ব্যক্তি বেদের নিন্দা অর্থাৎ অপমান করবে বেদ ত্যাগ করবে ও বেদের বিরুদ্ধে আচরণ করে তাকে নাস্তিক বলে মানে হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে নাস্তিককে যারা বেদকে ত্যাগ করবে দেখেন বেদ ত্যাগ বেদের বিরুদ্ধে আচরণ করে মানে এখানে আবার দেখেন মানে নাস্তিক কাকে বলে নাস্তিক বলতে আমরা মুসলিমরা মনে করি বা খ্রিস্টানরা মনে করে যারা কনসেপ্ট অফ গড ঈশ্বরে বিশ্বাস করে না তাদেরকে নাস্তিক বলে কিন্তু হিন্দুদের দাবি অনুযায়ী এই সত্যার্থ প্রকাশ অনুযায়ী নাস্তিক কাকে বলে নাস্তিক তাকেই বলে যে ব্যক্তি বেদের নিন্দা করে অর্থাৎ অপমান করে বেদকে ত্যাগ করে মানে বেদকে গ্রহণ করে না বেদের বিরুদ্ধে আচরণ করে তাকে নাস্তিক বলে তার মানে এই সঙ্গ অনুসারে আমরা মুসলিমরা খ্রিস্টানরা বৌদ্ধ জৈন সবাই নাস্তিক কেন আমরা বেদকে ত্যাগ করেছি আমরা বেদের অনুযায়ী আমল করি না বেদের বিরুদ্ধে আমরা কথা বলতেও পারি কোনো আপত্তি নাই তো এই সার্বিকভাবে মানে আমরা নাস্তিক আর ওই অথর্বের কাণ্ড নম্বর তেরোশো তোমার পাঁচ মন্ত্রণা বাষট্টি ওখানে বলেছে তো বেদ নিন্দুক্ষ কাঠ ডাল ফাট ডাল চির ডাল জ্বালা দে ফুক দে ভাস্মাকার দে এই যে আপনাদেরকে মন্ত্রটা দেখায় আর একবার এই দেখেন এখানে পরিষ্কার হবে যে তুবেদ নিন্দুক্য তুবেদ নিন্দুক্য কাঠ ডাল চির ডাল ফার ডাল জ্বালা দে ফুক দে ভাস্মাকার দে বেদ নিন্দুককে এই কাজটা করতো বেদ নিন্দুক কারা স্পষ্ট মনুস্মৃতি দ্বিতীয় অধ্যায় একত্রিশ নম্বর মন্ত্রে বলে দিয়েছে এগারো নম্বর মন্ত্রে বলে দিয়েছে যারা বেদ বিরোধী আমল করে মানে কর্ম করে বেদের যা ওপরে যাদের বিশ্বাস নাই বেদের ঈশ্বর প্রসঙ্গে যাদের কোনো মানে বিশ্বাস নাই এরা হচ্ছে বেদ বিরোধী মানে আমরা হিন্দু আমরা মুসলিম যারা আছে আমরা সম্পূর্ণ বেদ বিরোধী আমাদেরকে হিন্দু ধর্মগ্রন্থ হিন্দু ধর্মের ঈশ্বর বলছে আমাদেরকে কেটে জবাই করে হত্যা করতে হবে একদম টুকরো টুকরো করতে হবে ফু দিয়ে উড়িয়ে দিতে হবে কোথায় আমাদের মুসলিমদেরকে আপনারা বলেন যে আমরা নাকি মুসলিম সে আমরা পরবর্তী সময়তে বলবো তারপর দেখেন এটা হচ্ছে অথর্ববেদের আটটা মন্ত্র দেখেন কয়েক হাজার মন্ত্র দেখানো যাবে অথর্ববেদ কাণ্ড বারা সুত পাঁচ মন্ত্র নম্বর চুয়ান্ন দেখেন মন্ত্র চুয়ান্ন দেখেন বেদ অনুযায়ী সত্যবীর পুরুষ নাস্তিক নাস্তিক ও মানে বেদ অনুযায়ী মানে বেদ অনুযায়ী বেদ অনুযায়ী সত্যবীর পুরুষ নাস্তিক নাস্তিক মানে আমরা মানে এই ব্যাখ্যা অনুসারে মানে খ্রিস্টান হিন্দু বৌদ্ধ জনে সবাই নাস্তিক কেন বেদ আমরা বিশ্বাস করি না নাস্তিকা নাশ করে মানে বেদের বিধান অনুযায়ী যারা মুসলিম আছে খ্রিস্টান আছে যারা বেদে বিশ্বাস করে না বেদের ঈশ্বর ব্রহ্মাকে বিশ্বাস করে না কৃষ্ণকে এই যে বিশ্বাস করে না তাদেরকে নাশ করতে হবে ধ্বংস করে দিতে হবে দেখেন আপনাদের ঈশ্বর কি বলছে যারা বেদের ঈশ্বরে বিশ্বাস করে না বেদকে বিশ্বাস করে না তাকে হত্যা করতে হবে ভাই আমরা তো ভয় পাচ্ছি আমরা মুসলিমরা আমরা তো বেদে বিশ্বাস করি না খ্রিস্টানরা বেদে বিশ্বাস করে না বেদের ঈশ্বরে বিশ্বাস করে না তো আমাদেরকে হত্যা করবেন এই জন্য কি আপনাদেরকে এরকম তো দেখাও যায় তো যাই হোক আমরা এতক্ষণ আপনাদের সামনে এই বিষয়গুলো পরিষ্কার ভাবে দেখালাম আরো অসংখ্য আমরা মন্ত্র আপনাদের সামনে পেশ করতে পারি যে হিন্দু ধর্মের গ্রন্থে ধর্মের ঈশ্বর তিনি এক নম্বর সাম্প্রদায়িক যদি আমরা সত্যরঞ্জন বড়ার কনসেপ্ট বা তার আর্গুমেন্টের সঙ্গে একমত হই আসেন আমরা কিছু শ্রীমদ ভাগবত গীতা থেকে দেখাবো আমি শ্রীমদ ভাগবত গীতা আমার কাছে আছে স্বামী প্রভুপদের আছে আর সতেরোখানা গীতা আমার সামনে মজুদ আছে আমি গীতার বিভিন্ন জায়গা থেকে মন্ত্রগুলো দেখাতে হবে এর জন্যই আমি একটা মানে পেজে সমস্ত মন্ত্রগুলোকে পরপর সাজিয়েছি শুধু আপনাদেরকে দেখাবো রেফারেন্স দিয়ে দেবো আপনার জাস্ট চেক করে আপনারা সকলেই দেখে নেবেন আসেন আমরা কিছু মন্ত্র দেখি কিছু মন্ত্র আমরা দেখব শ্রীমৎ ভাগবত গীতা থেকে আমরা গীতাটাকে পেজটাকে অন করি আপনারা জাস্ট কয়েক সেকেন্ড আপনারা অপেক্ষা করবেন আমরা মন্ত্রটাকে নিয়ে আসার চেষ্টা করছি স্ক্রিনে জি আলহামদুলিল্লাহ মন্ত্র আমরা পেয়ে গেছি আমরা কিছু মন্ত্র দেখে আপনাদেরকে শ্রীকৃষ্ণ তিনি কি বলছেন আমরা এতক্ষণ বেদ থেকে দেখালাম অনুসংহিতা থেকে দেখালাম বিষ্ণুপুরাণ ভাগবত থেকে দেখালাম এবার তিনি কি বলছেন দেখেন সেনাং সেনাং স্বধর্ম বিগোনা পরধর্মন স্বনুতিষ্ঠাতে স্বধর্ম নিধং শ্রেয় পরধর্ম ভয়াবহ শ্রীমদ ভাগবত গীতা অধ্যায় তিন মন্ত্র পঁয়ত্রিশে কি বলছে স্বধর্ম অনুষ্ঠান দোষযুক্ত হলেও উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম থেকে উৎকৃষ্ট স্বধর্ম সাধনে যদি মৃত্যু হয় তাও মঙ্গলজনক কিন্তু অন্যের ধর্মের অনুষ্ঠান করা বিপজ্জনক তার মানে শ্রীকৃষ্ণ ভাবে বলছে নিজের ধর্ম যতই খারাপ হোক না কেন যত দোষযুক্ত হোক না কেন দোষযুক্ত হলেও উত্তম মানে নিজের ধর্ম যতই খারাপ হোক যতই নিকৃষ্ট হোক তবুও নিজের ধর্ম ভালো তার জন্য বলছে যে স্বধর্ম নিধনাং শ্রেয় পরধর্ম ভয়াবহ আর পরের ধর্ম যতই ভালো হোক না কেন তবু এটা তোমার জন্য বিপজ্জনক তো স্পষ্ট যে শ্রীকৃষ্ণের কথা থেকে বোঝা যায় যে শ্রীকৃষ্ণ এক নাম্বার সত্যঞ্জন বরার কনসেপ্ট অনুসারে তিনি একজন হান্ড্রেড পার্সেন্ট তিনি একজন সাম্প্রদায়িক একজন ব্যক্তি ছিলেন কেন তিনি বলছেন আমার ধর্ম শ্রেষ্ঠ অন্য ধর্ম যত ভালো হোক দেখার দরকার না ওটা বিপজ্জনক মানে আমরা মুসলিমদের ধর্ম আমাদের বিপজ্জনক খ্রিস্টানদের ধর্ম বিপজ্জনক তো শ্রীকৃষ্ণ ইসলাম খ্রিস্টান অন্য ধর্মকে বিপজ্জনক বলছে তিনি সাম্প্রদায়িক কেন হবে না আসেন তারপর দেখি শ্রীমদ ভাগবত গীতা অধ্যায় নম্বর চার শ্লোক নম্বর তেরো তিনি কি বলছে চতুর্বর্ম মায়া সৃষ্টাঙ্গুনা কর্ম বিভাগ তস্য কর্তা রমপি মম এর অর্থ কি করছে প্রকৃতিতে তিনটি গুণ ও কর্ম অনুসারে আমি মানব সমাজে চারটি বর্ণ বিভাগে সৃষ্টি করেছি আমি এই প্রথার সৃষ্টা হলেও আমাকে অকর্তা এবং অব্যয়ী বলে জানবে তার মানে স্পষ্টভাবে এখানে বলা হচ্ছে শ্রীকৃষ্ণ বলছে যে আমি এই তিনটে গুণ ও কর্ম অনুসারে মানুষকে সৃষ্টি করেছি চারটি বর্ণ বিভেদে সৃষ্টি করেছি চারটি বর্ণ বিভেদ মানে শ্রীকৃষ্ণ যে এক নম্বর তিনি যে একজন সাম্প্রদায়িক মনোভাব ছিলেন যে ব্রাহ্মণ বৈশ্য শূদ্র ক্ষত্রিয় সৃষ্টি করেছে স্বয়ং শ্রীকৃষ্ণ তিনি নিজে সৃষ্টি করেছে তিনি কি তার সাম্প্রদায়িক নন হান্ড্রেড পার্সেন্ট সাম্প্রদায়িক এমনকি শ্রীমদ ভাগবত গীতা অধ্যায় এক মন্ত্র একত্রিশ থেকে ছেচল্লিশ বলেছে যদি নিজ ধর্মত্ব পরিত্যাগ করে দেয় তাহলে তার স্ত্রী বেশ্যাহে জন্মগ্রহণ করবে পরের জন্মে তাহলে এটা কি স্পষ্ট সাম্প্রদায়িক নয় হান্ড্রেড পার্সেন্ট একাধিক মন্ত্র দেখাতে পারবো শ্রীমদ ভাগবত গীতা অধ্যায় আঠারো শ্লোক একত্রিশ থেকে ছেচল্লিশ ওখানে আছে শ্রীমদ ভাগবত গীতা অধ্যায় এক নয় মন্ত্র আমার বত্রিশ ওখানে স্পষ্ট আছে আরো মন্ত্র দেখেন দেবী হিসা গুণামায়ী মামা মায়া দুরাত্তায়া মামে বজে প্রাপদান্তে মায়া তে তং তুরান্তিতে এটা হচ্ছে শ্রীমদ ভাগবত গীতা অধ্যায় সাত শ্লোক নম্বর চোদ্দ আর পনেরো বিশেষ করে পনেরো নম্বর মন্ত্রটা দেখেন কি বলছে যে আমার এ দেবী পনেরো নম্বর মন্ত্র দেখেন যে ন মং দুষ্কৃতি নৌ মিরাহ প্রাপদান্তে নরধামা নরধামা মানে দেখেন তার অনুবাদ কি রয়েছে মীর নরধাম মায়ার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে এবং যারা অসুরিক ভাবা সম্পন্ন সেই সমস্ত দুষ্কৃতীরা কখনোই আমার শরণাগত হয় না তার মানে শ্রীকৃষ্ণ বলছেন মীর মানে মূর্খ নরধাম নিকৃষ্ট ব্যক্তি মানুষ মানে একদম নিকৃষ্ট ব্যক্তি মায়ার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে এবং যারা অসুরিক ভাবা সম্পন্ন সেই সমস্ত দুষ্কৃতিগণ কখনোই আমার শরণাগত হয় না মানে কারা শ্রীকৃষ্ণের শরণাগত হয় না কারা শ্রীকৃষ্ণকে ঈশ্বর বিশ্বাস করে না কারা শ্রীকৃষ্ণের কে মেনে চলে না কারা এখানে তিনটে পয়েন্ট বলছে এক মির মানে মূর্খ নরধাম একদম নরধাম মানে বুঝতে পারছেন আর তারপরে বলছে অসুর স্বভাবের তার মানে আমরা মুসলিমরা খ্রিস্টানরা বৌদ্ধরা শ্রীকৃষ্ণর আমরা শরণাগত হই না শ্রীকৃষ্ণকে ভগবান বিশ্বাস করি না তাহলে কি শ্রীকৃষ্ণ পরোক্ষভাবে আমাদের মুসলিমদেরকে বললো না যে তারা হচ্ছে নরধার মানে নরধাম তারা মীর মূর্খ তারা অসুর স্বভাবের তো আপনার শ্রীকৃষ্ণ মুসলিমদেরকে বলছে কি যে আমরা হচ্ছে অসুর স্বভাবের কেন কারণ আমরা শ্রীকৃষ্ণের শরণাগত হই না শ্রীকৃষ্ণকে ভগবান মানি না ঈশ্বর মানি না তাকে অবতর বিশ্বাস করি না তাকে সাধারণ মানুষ শ্রীকৃষ্ণ আসলে পৃথিবীতে ছিল কি ছিল না এটা নিয়ে আমাদের মুসলিমদের একটা সংশয় আছে তার মানে আপনাদেরকে মানে পরোক্ষভাবে শ্রীকৃষ্ণ আমাদেরকে বলছে অসুর স্বভাবের আমাদের অসুর বলেছে নরধাম বলেছে মূর্খ বলেছে আপনাদের ভগবান শ্রীকৃষ্ণ তাহলে তিনি কি সম্প্রদায় নন শুধু মুসলিমদের কোন খ্রিস্টানরাও শ্রীকৃষ্ণকে বিশ্বাস করে না তার স্বনগত হয় না তার স্বনাপন্ন হয় না আমরা শ্রীকৃষ্ণের উপাসনা আরাধনা জপ তপ গুণকীর্তন তার কিছু কিছু চাই না তাহলে আমাদেরকে কি পরোক্ষভাবে তিনি বললো না তিনি মীর মানে মূর্খ নরধাম এবং অসুর সবের আমরা অসুর খ্রিস্টান অসুর তার মানে আপনার আর্গুমেন্ট কনসেপ্ট অনুসারে টিট ফর ট্যাট ক্ষমা চাইছি আমি দুঃখিত বলতে আমার লজ্জা লাগছে কথাগুলো কোনো হিন্দু দাদা দিদি ভাইরা যদি মনে করেন যে আমি হিন্দু ধর্মের সমালোচনা করছি মোট আমি সমালোচনা করছি না মূলত এই সত্যরঞ্জন বরার তিনি যে অভিযোগগুলো করেছে শুধু জাস্ট আমি জবাব দেওয়ার জন্যই জাস্ট জবাব দেওয়ার জন্যই আমাকে এই কথাগুলো বলতে আমি মানে বাধ্য হচ্ছি আর কি তাছাড়া আমি এই কথাগুলো আমি কখনো বলতাম না শুধুমাত্র বলছি আর আপনার এখানে কে মনে বা অনুভূতিতে আঘাত পা নেবেন না আমি জাস্ট দেখাচ্ছি যে শুধু এই সত্যঞ্জন বড়ার জবাব দেওয়ার জন্য তিনি বুক ফুলে বলছে মুসলিমরা তার জবাব দিতে পারে না ওকে আমি বারবার বলছি আমার সঙ্গে বিতর্কে আসুক বিতর্কে আসুক তিনি আসতে রাজি না তাকে ফোন করলে ফোন রিসিভ করে না আমি লোক পাঠিয়েছি আমার লোককে সঙ্গে আলোচনা করেছে বসেছে ডেট দিয়েছে ডেটে উপস্থিত হয় নাই পরে ফোন ধরে নাই এগুলো কি যদি মানে সত্যি আপনি আলোচনা করতে চান ডাকেন আমি যাচ্ছি আসামে অথবা আমি আমাদের পশ্চিম বাংলাতে আপনি আসেন আমরা একটা ডেট ঠিক করছি আসেন তারপর দেখি শ্রীমদ ভাগবত গীতা ওদের নয় মন্ত্র বত্রিশে কি বলছে দেখেন মম হি পার্থ ব্যাপশ্রিতা জোহপিস পাপজান দেখেন আমি এই মন্ত্রগুলো পড়ছি না বাংলা অনুবাদ দেখাচ্ছি কি বলছে দেখেন হে পার্থ যারা আমাকে বিশেষভাবে আশ্রয় করে তারা স্ত্রী বৈশ্য শূদ্র আদি নিচুকুল জাত হলেও অবিলম্বে পরাগতি লাভ করে এখানে দেখেন হে পার্থ মানে অর্জুনকে বলছে অর্জুন একটি নাম পার্থ যারা আমাকে বিশেষভাবে আশ্রয় করে মানে আমার সনগত হয় তারা স্ত্রী বৈশ্য শূদ্র আদি নিচুকুল জাত হলেও তার মানে এখানে দেখেন ভেদ আবার করছে আবার ভেদ করছে মানে স্ত্রী মানে স্ত্রী মানে নারীদেরকে তুলে নিয়ে এসেছে নারীরা বৈশ্যরা শূদ্ররা আদি নিচুকুল জাত হলেও মানে এই নারীদেরকে নিচু জাতি বলছে বৈশ্যদেরকে নিচু জাতি বলছে শূদ্রদেরকে নিচু জাতি বলছে কে বলছে ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলছেন অবিলম্বে পরাগতি লাভ করে মানে যারা আমাকে মানে শ্রীকৃষ্ণকে যারা বিশেষভাবে আরাধনা করে তার সনগত হয় যদি নারী হোক বা বৈশ্য হোক বা শূদ্র হোক এরা নিচু জাত হলেও যদি শ্রীকৃষ্ণের উপাসনা করে তবে তারা পরাগত লাভ করে তারপরে এখানে শ্রীকৃষ্ণ স্ত্রী নারী জাতিকে কি বলেছেন নিচু জাত বলেছেন নিচু জাত নারীদেরকে নিচু জাত আপনি ইসলামের নারী কোনো অধিকার দেয় নাই এই নিয়ে আপনি বই রচনা করেছেন ইনশাল্লাহ টিট ফর ট্যাট অ্যান্টিভেনার জবাব আমরা এর পরেই আপনাকে দেব তার মানে বোঝা গেল শ্রীকৃষ্ণ এখানেও একটা সাম্প্রদায়িক একটা শ্লোক বা মন্ত্র তিনি শিক্ষা দিয়েছেন নারীকে বৈশ্য শূদ্রকে নিচু জাত হিসাবে আখ্যায়িত করেছে আপনাদের ঈশ্বর তিনি সাম্প্রদায়িক আসেন শ্রীমদ ভাগবত গীতা অধ্যায় সাত শ্লোক নম্বর কুড়ি থেকে আমরা দেখাচ্ছি এবার কি বলছে কেমন আস্তে নাস্তে হেতে গনাহ প্রপদান্ত হেনা দেবতাহ তম তম নিয়মনাস্তে প্রকৃতি নিয়তে সেয়া কি বলছে জড় কামনা বাসনা দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে তারা অন্য দেব দেবীর শরণাগত হয় এবং তারা সহি স্বভাবে অনুসারে বিশেষ নিয়ম পালন করে দেবতাদের উপাসনা করে তার অর্থ স্পষ্ট জড় কামনা বাসনা দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে তারা অন্য দেবতা মানে শ্রীকৃষ্ণকে বাদ দিয়ে অন্য দেব দেবীর শরণাগত হয় মানে শ্রীকৃষ্ণ পরিষ্কার ভাবে বলছে যাদের জ্বর কামনা দ্বারা মানে মনের বাসনা দ্বারা যারা এই প্রকৃতির কারণে তারা অনেক জ্ঞান অপহৃত হয়েছে লোপ হয়েছে যারা মূর্খ ব্যক্তি তারাই কেবলমাত্র শ্রীকৃষ্ণের উপাসনা বাদ দিয়ে অন্য অন্য ঈশ্বর উপাসনা করে মানে আমরা মুসলিমরা আমরা শ্রীকৃষ্ণ উপাসনা করি না আমরা আল্লাহর উপাসনা করি খ্রিস্টানরা ঈশ্বর গডের উপাসনা করে তো শ্রীকৃষ্ণকে পরোক্ষভাবে আমাদেরকে মূর্খ বলছে না কামান আস্তে নাস্তে জ্ঞানাহ প্রাপ্যদান্তে হেনা দেবতাহা তম তম নিয়মানাস্ত প্রগতি পরিষ্কার শ্রীকৃষ্ণ বলছে যাদের বিচার বুদ্ধি কেড়ে নিয়েছে জাগতিক আকাঙ্ক্ষা এইসব ব্যক্তিরাই এইসব ব্যক্তিরাই আমার শ্রীকৃষ্ণ উপাসনা করে না তারা অন্য অন্য ঈশ্বর উপাসনা করে মানে আমরা মুসলিম আল্লাহর করছে খ্রিস্টানরা যীশু খ্রিস্টের করছে তখন আমাদেরকে কি মূর্খ বললো না তাম তাম নিয়ে আসতে তাম তাম এরা অন্ধকারে প্রবেশ করবে নরকে প্রবেশ করবে আমরা মুসলিমরা যে নরকে ফেলার কথা আপনার ধর্মগ্রন্থ বলছে আপনি বলেছেন পবিত্র কোরআন কেন বলেছে যে অমুসলিমকে নরক মানে অমুসলিমদেরকে নরকে দিবে আল্লাহ সাম্প্রদায়িক শ্রীমদ ভাগবত গীত অধ্যায় সাত মন্ত্রমার কুড়িতে স্পষ্ট হয়ে বলছে যারা শ্রীকৃষ্ণের উপাসনা করে না অন্য ঈশ্বর উপাসনা করে তাদেরকে শ্রীকৃষ্ণ নরকে দিবে তাহলে আপনার শ্রীকৃষ্ণ তিনি কি তাহলে সাম্প্রদায়িক নন ডবল স্ট্যান্ডার্ড খবরদার দ্বিচারিতা করবেন না আসেন তারপরে এর মন্ত্র কি বলছে শ্রীমদ ভাগবত গীতা অধ্যায় সাত শ্লোক নম্বর চব্বিশ অব্যক্তম ব্যক্তম অব্যক্তম ব্যক্তম মামা মামানান্তে মাম মামাবদ্যাহা পরম ভাবতে মামা পরম ভাবা মাজানান্তে মামা অব্যম অনুত্তমাম অব্যক্তম ব্যক্তম কি বলছে অনুবাদ বুদ্ধিহীন মানুষরা যারা আমাকে জানে না মনে করে যে আমি পূর্বে অব্যক্ত অব্যক্ত মানে শরীর রহিত নির্বিশেষে ছিলাম এখন ব্যক্ত মানে ব্যক্ত মানে মানুষ পরিগ্রহণ করেছি মানুষের রূপ ধারণ করেছি তাদের অজ্ঞতার ফলে তারা আমাকে অব্যয় সর্বোত্তম পরম ভাব সম্বন্ধে অবগত নয় শ্রীকৃষ্ণ বলছে যে যারা বুদ্ধিহীন যারা মূর্খ মানুষরাই যারা আমাকে জানে না মানে শ্রীকৃষ্ণকে জানে না মনে করে যে আমি মানে একজন সাধারণ মানুষ শ্রীকৃষ্ণ বলছে তারা নির্বোধ তারা বোকা মানুষ তারা নির্বোধ তারা বুদ্ধিহীন তারা নিরেট মূর্খ কারা নিরেট মূর্খ শ্রীকৃষ্ণ বলছে যারা মনে করে যে অব্যক্তম ব্যক্তম মামানান্তে মামান মামান্তে মামা বুদ্ধায়া মানে যারা বিশ্বাস করে যারা এটা মনে করে যে শ্রীকৃষ্ণ তিনি সাধারণ একজন মানুষের মতো সে ব্যক্তি মামাবদ্দায়াহা সে ব্যক্তি নিরুবোধ বোকা তো আমরা মুসলিমরা তো শ্রীকৃষ্ণকে ভগবান মানি না সাধারণ মানুষই মনে করি তাহলে আপনাদের শ্রীকৃষ্ণ কি এখানে একটা স্পষ্ট ভাবে মানে তিনি সাম্প্রদায়িক কথা বললেন না স্পষ্ট বলেছে কারণ শ্রীকৃষ্ণ করে মানুষই মনে করছি খ্রিস্টানের মানুষ মনে করছে এটাকে ঈশ্বর মানি না আর শ্রীকৃষ্ণ বলছে যারা আমাকে সাধারণ মানুষ মনে করে তারা এক নম্বর মূর্খ নিরেট মূর্খ আমাদেরকে মূর্খ বলছে এটাকে আপনার ঈশ্বরকে সাম্প্রদায়িক না আসেন আরো আছে শ্রীমদ ভাগবত অধ্যায় আঠারো মন্তব্য ছেষট্টি সর্বধর্মাম পরিত্যাজামাম একাংশানাং ব্রাজা অহং তয়াং সর্ব সর্ব পাপে ভো মুখে সীমা মাসুচা সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবলমাত্র আমার শরণাগত হও আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব তুমি শোক করো না শ্রীকৃষ্ণ বলছে সমস্ত ধর্মকে ত্যাগ করে শুধু আমারই উপাসনা করো তবেই তোমাকে আমি স্বর্গে দিব তার মানে পরোক্ষ হয়ে শ্রীকৃষ্ণ যদি উপাসনা না করি শ্রীকৃষ্ণ আমাদেরকে নরক দেবে মুসলিমদেরকে নরক দেবে কেন মুসলিমরা তার মানে তার উপাসনা করে না তো আমাদেরকে শ্রীকৃষ্ণ নরকে দেবে স্পষ্ট আমরা মক্ষলাভ করতে পারবো না খ্রিস্টানে মক্ষলাভ করতে পারবে না তার মানে আপনি যে মন্ত্র কোরআন থেকে দলিল দিয়েছেন আমরা গীতা থেকে হাজার হাজার সারাদিন ধরে দেখাতে পারবো আসেন আরো মন্ত্র আমরা অসংখ্য জায়গা থেকে আপনাদেরকে দেখালাম যে আপনাদের শ্রীকৃষ্ণ তিনি একাধিক জায়গাতে এই ধরনের কথা তিনি বলেছেন আমরা আরো অনেকগুলোই দেখাতে পারতাম আপাতত আমরা এই কটা দেখে মানে দেখালাম যাতে আপনারা বুঝতে পারেন যে শ্রীকৃষ্ণ তিনি এই ধরনের অনেকগুলো কথাই বলেছেন তো যাই হোক আমরা আর একটা মন্ত্র দেখানোর চেষ্টা করব এখানে আর সুপ্রিয় শ্রোতা মন্ডলীদের উদ্দেশ্যে একটা কথা যে বিশেষ করে এই যে তিনি যে বইটা লিখেছেন এই বইটার জবাবে ইনশাল্লাহ আমাদের লেখা জবাবি বই ইনশাল্লাহ আসবে আপনারা একটু কিছুদিন যদি ধৈর্য ধারণ করেন ইনশাল্লাহ আমাদের লিখিত বইগুলো আপনারা পেয়ে যাবেন আসামের ভাইদেরকে আমরা বলবো আপনারা যদি বইটা ছাপাতে চেষ্টা করেন তাহলে অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা বইটার মূল হার্ড কপি আপনাদেরকে দিয়ে দিব আপনারা পেয়ে যাবেন আমরা এখানে একটা দেখানোর চেষ্টা করছি একটা মন্ত্র হ্যাঁ আমরা একটা মন্ত্র দেখাবো শ্রীমদ ভাগবত গীতা থেকে আরেকটা মন্ত্র আমি এটা খুঁজছিলাম তো যাই হোক আমরা আরেকটা মন্ত্র দেখাবো শ্রীমদ ভাগবত গীতা আমরা সরাসরি খোলার চেষ্টা করছি অ্যাপ্লিকেশন থেকে শ্রীমদ ভাগবত গীতা হ্যাঁ এটা হচ্ছে শ্রীমদ ভাগবত গীতা একটা মানে এটা অনলাইন সাইট শ্রীমদ ভাগবত গীতা স্বামী প্রভুপাদের আমরা দেখাবো ষোলো নম্বর অধ্যায় মন্ত্র উনিশ আর কুড়ি কি বলছে দেখেন এটা অনলাইন ভার্সন অনলাইন থেকে আমি সবগুলো দেখাতে পারতাম আমি এখান থেকে সবগুলোকে কপি করেছিলাম আপনারা এখান থেকে দেখতে পারেন উনিশ আর কুড়ি নম্বর মন্ত্র কি বলছে দেখেন শ্রীকৃষ্ণ আমাদের মুসলিমদেরকে জাহান নাম তথা নরকে কিভাবে দেবে দেবে দেখেন কি লিখছে সেই সেই বিদেশি করু ও নরধামে নরধামদের আমি এই সংসারে অশুভ অসুরী জনিতে অব অবিরত নিক্ষেপ করি শ্রীকৃষ্ণ নিজেই কি বলছে সেই বিদ্বেষী করু ও নরধামদের আমি এই সংসারে অশুভ অসুরী জননী জনিতে অবিরত নিক্ষেপ করি মানে এই যে অসুর হয়ে জন্মগ্রহণ করছে কেন করছে কারণ এই ব্যক্তিরা শ্রীকৃষ্ণের উপাসনা করে না এই জন্য শ্রীকৃষ্ণ খুব রাগান রাগ এই রাগের কারণে যারা শ্রীকৃষ্ণের উপাসনা করে না এদিকে অসুর জনিতে শ্রীকৃষ্ণ বারবার নিক্ষেপ করে মানে তারা যতবার জন্মগ্রহণ করবে তারা অসুর স্বভাবের হয়ে জন্মগ্রহণ করবে কেন এটা শ্রীকৃষ্ণ এইভাবে তাদেরকে জন্ম মানে জন্ম দেয় অসুর স্বভাবের এবের মন্ত্র দেখেন কি বলছে হে কন্তিও জন্ম জন্মে অসুর জনি প্রাপ্ত হয়ে সে মীর ব্যক্তিরা আমাকে লাভ করতে অক্ষম হয় তার থেকেই অধম গতি প্রাপ্ত হয় তার থেকে অধম গতি প্রাপ্ত হয় মানে এখান থেকে দুটো মন্ত্র থেকে স্পষ্ট প্রমাণিত শ্রীকৃষ্ণের যদি আমরা উপাসনা যদি না করি মুসলিমরা যদি শ্রীকৃষ্ণ উপাসনা না করে খ্রিস্টানরা যদি না করে কোনো মানুষ যদি শ্রীকৃষ্ণের উপাসনা না করে শ্রীকৃষ্ণ আমাদেরকে অসুর জনিতে বারবার মানে বারবার অসুর জনিতে আমরা জন্মগ্রহণ করব আর আমাদেরকে মীর বলছে অসুর বলছে আর মানে আমাদেরকে তিনি নরককে একদম স্পষ্ট নরকে দিবেন দাও দাও করে তিনি জ্বালিয়ে দিবেন কেন কারণ আমাদের অপরাধ একটাই আমরা শ্রীকৃষ্ণের আমরা উপাসনা করি না এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ আমাদের মুসলিমদেরকেও তিনি কোথায় দিবে নরকে যাবে সুপ্রিয় শ্রোতা মন্ডলী আপনাদের সামনে এতক্ষণ আমরা প্রেজেন্টেশন আমি যেটা করার চেষ্টা করছিলাম আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছিলাম যে এই যে কথা আল্লাহ সুমতলা পবিত্র কোরআনে বলেছে যারা আমাকে আল্লাহ হিসেবে বিশ্বাস করে না যারা ইমান নেই যারা জান্নাত জাহানে বিশ্বাস করে না মানে ইসলামিক কনসেপ্ট অনুসারে যে ফেত ইমান ইমানে যারা বিশ্বাস নেই তাকে আল্লাহ নরকে দিবে এই নরকে দেওয়ার কারণেই সত্যরঞ্জন বড়া তিনি বলেছেন আল্লাহ সম্প্রদায় কেন কারণ অমুসলিমদেরকে আল্লাহ নরকে দেবে আরে দাদা আপনাদের শ্রীকৃষ্ণ তিনিও তো বারবার বলছে তার যদি স্বর্ণগত না হয় আমরা মক্ষলাভ করতে পারবো না শ্রীকৃষ্ণ উপাসনা কারা করে না যারা মূর্খ যারা অসুস্থ স্বভাবের এরা তো আপনাদের শ্রীকৃষ্ণ তো আমাদেরকে বলেছে কেন আমরা তার তো উপাসনা করি না আর বেদ তো স্পষ্ট বলছে যারা বেদের বেদকে নিন্দা করবে যারা বেদ মানবে না বেদকে অপছন্দ করে বেদ অনুসারে কর্ম করে না এদিকে কাঠডাল ফাটডাল চিরডাল জ্বালা দে ফুক দে ভাসমা কর দে আরে সর্বনাশ খুব ভয় পাচ্ছি আমরা খুব ভয়ের মধ্যে আছি দাদা খুব ভয়ের মধ্যে আছি বিশ্বাস করেন এ মন্ত্র যদি কোনো হিন্দু দাদা তা তো বেদ অধিকাংশে পড়ে না যদি পড়ে তাহলে তো আমরা শেষ কারণ বলবে যে মুসলিমেরা এরা বেদে নিন্দা করে বেদ অনুযায়ী আমল করে না বেদের ঈশ্বরকে ঈশ্বর মানে না একে কাটতে হবে কাটলে হবে না একদম চিড়ে ফেলতে হবে চিরলেও হবে না একদম ফেরে ফেলতে হবে ফাড়লেও হবে না আগুন দিয়ে জ্বালিয়ে দিতে হবে তাও হবে না তারপরে ফুক দিতে হবে দিয়ে উড়িয়ে দিয়ে ভস্ম করে দিতে হবে ভাই ভয়ের কথা নয় তো যাই হোক সার্বিকভাবে আমরা এতটুকু বোঝানোর চেষ্টা করলাম এটাকে বলে টিট ফর ট্যাট অ্যান্টিভেনাম জবাব সত্যরঞ্জন বরার অভিযোগের জবাব নিয়ে আমরা ষাট খানা এপিসোড হবে কেননা তিনি ষাটখানা মিথ্যাচার করেছে ধারাবাহিক পর্যায়ে আমরা জবাব দিয়ে যাব যদি হিম্মত থাকে সত্যরঞ্জন বড়ার তাহলে আমাদের ভিডিওর প্রত্যুত্তর করুক অথবা সরাসরি বিতর্কে আসুক সরাসরি আমি চাইছিলাম সরাসরি বিতর্কের জন্য পাঁচ মাস থেকে সে লাপাতা তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বারবার তাকে বলছে আসেন বিতর্ক করি যখন তিনি রাজ্যে হলেন না এমতো পরিস্থিতিতে আমাকে ভিডিও লাইভে এসে জবগুলো দিতে বাধ্য হচ্ছে কেন কারণ বইটা নিয়ে তিনি খুব বড়াই করছে অথচ তিনি সামনে এসে বিতর্ক করতে এই সৎ সাহসটা দেখাতে পারছে না তো যাই হোক আমরা এতটাই আজকে আলোচনা করলাম আমি আবারও শেষে এই কথা বলি যে হিন্দু দাদা দিদিভাই যারা আছেন আপনাদের আমি হিন্দু ধর্মের সমালোচনা করতে চাচ্ছি না বা করছে না এটা জাস্ট শুধুমাত্র সত্যরঞ্জন বড়ার জবাব আমি সমস্ত হিন্দুদের জবাব দিচ্ছি না পৃথিবীতে একশো বিশ কোটি হিন্দু আছে আমি এদের জবাব দিচ্ছি না আমি জাস্ট সত্যরঞ্জন বড়ার বক্তৃতা এবং তার লিখেছে যেহেতু এবং তিনি বারবার বলছে জবাব দাও জবাব দাও মুসলিমরা জবাব দিতে পারছে না তার বইয়ের খুব গর্ব করছে এই জন্য জবাব দিতে হচ্ছে আমি অন্য হিন্দু দাদা দিদি যারা আছে তাদেরকে কাছ থেকে ক্ষমা চাইছি এই কথাগুলো বললাম যদি আমি নিজের তরফ থেকে কোনো কথা বলি নাই সবই আপনার ধর্মগ্রন্থে আছে তারপরেও জবাব ভিত্তিক আমাকে দিতে আমি বাধ্য করেছে তারাই এর জন্য আমাকে জবগুলো দিতে হচ্ছে তো যাই হোক আমরা এরপরে তিন নম্বর এপিসোড আরো আলোচনা করব সত্যরঞ্জন বড়ার তিনি পালিয়ে থাকতে চাইছেন পালিয়ে থাক আর যদি তিনি সরাসরি বিতর্ক করতে চান আমরা বিতর্ক করতে সর্বদা প্রস্তুত আছি কোনো সমস্যা নেই আমরা বিতর্ক করতে রাজি আছি কোথায় করতে হবে শুধুমাত্র তিনি দিনক্ষণ তারিখ আমাদেরকে জানিয়ে দেন আমরা ইনশাল্লাহ সেখানে উপস্থিত হয়ে যাব আমি বাধ্য হয়ে আমাকে লাইভে এসে আলোচনাগুলো করতে হচ্ছে সত্যরঞ্জন বড়ার তিনি যেহেতু আমাদের সামনে এখন পর্যন্ত আসতে চাইছেন না এই জন্যই যাই আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি যদি কোনো ভুল ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে মানুষ হিসাবে আপনারা ক্ষমা করবেন আজকে এখানেই আমরা আলোচনা শেষ করলাম ওয়ামা আলী না ইল্লাল বালাগ আল্লাহ সুবহানাহু পবিত্র কোরআনে বলছেন সরবানি বানি ইসরাঈল 17 আয়াত নম্বর একাশি ওয়াকুল জাআল হাক্কু ওয়া বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা যখন সত্য আসিয়াছে মিথ্যার সামনে মিথ্যা তখন বিলুপ্ত হইয়াছে কারণ মিথ্যা তো বিলুপ্ত হইবারই জন্য আজকে মতো আমরা এখানে শেষ করলাম সুবানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আসসালামু আলাইকুম ওয়া ওয়া বারাকাতুহু